বাইরে ব্যবসার যে পরিস্থিতি নগদ না এলে টাকা খুঁজতাম তিতি তিতি একমাত্র নগদই বুঝে দশ টাকারও দাম আছে আগে যখন বেকুব আসছিলাম হাজারে ক্যাশর দিতাম বিশ টাকা অঙ্কটা বুঝাই নগদ আসার পরে এখন দিনে বাঁচে আশি টাকা মাসে চব্বিশশো টাকা বছরে আঠাশ হাজার আটশো টাকা দুই বছরে সাতান্ন হাজার ছয়শো টাকা এই টাকা দিয়ে গ্রামে নতুন টিনের চাল লাগাইছি সামনের বছর মাঘ মাসে আপনাকে তো বিয়াও করবো আপনাকে সন্ধানে ভালো কোনো পাত্রী থাকলে জানায় জামাল ভাই আরে পলাশ ভাই কি করতেছেন ভাই আপনি বিশাল ক্যাশে ক্যাশ আউট করতেছেন কি হয়েছে ভাই ভাবি বাসা একলা কখন থাকে তখন একটু আপনার বাসায় গিয়া ভাবির পায়ে ধরা একটু সালাম করে জিগাইতাম ভাবি এত বড় বয়ের লগে এত বছর সংসার আপনি কেমনে করলেন বুদ্ধিমান লোকেরা অহেতুক বাড়তি খরচ না করে সবচেয়ে কম চার্জে ক্যাশ আউট করেন নগদে